হ্যালো ভাই সবাই কেমন আছো ওয়াশ সবাই তো আসুন তো একটা নতুন ভিডিও নিয়ে তো চলো এটা কিন্তু ওয়ান বিফোর ম্যাচ হবে অ্যান্ড অনেকদিন পরে আমি আবার সিএস ওয়ান বিফোর ম্যাচ নিয়ে আসছিলাম তো এখানে চলো হাজার থেকে কনফার্ম করে থাকে তো দিয়েছিলাম কনফার্ম করে দিকে কারণ ওখানে আরেকটাই ছিল ডিভাইভ দিচ্ছিল তো এখানে এইটা ওইখানে আরেকটা চলে আসছে আরে ভাই তো চলো একটা পারফেক্ট শট দিতে হবে মানে একটা মিস হলে আমিও খেয়ে ভাই অলরেডি পারফেক্ট শটটা হয়ে গেছে অ্যান্ড এইদিকে একটা নক দিয়েছেন দুটা ও ভাই ওখানে দুটো আছে আর বডি শট তো ঠিক আছে ভাই একটা উমর ব্যাটলি শট আছে ওটা বলে দিই হেড মেরে কিল করছি বডি মারা ফিলিংস হচ্ছে হোক তবু আমি ওয়ান ট্যাপ মারা রিপ্লেস ওকে তো চলো এখানে অলরেডি তিনটার মেরে দিয়েছে অ্যান্ড এখানে দেখছো আমারটা গেনের টাইম করছে ভাই ও তো অলরেডি ওই ম্যাচটা শেষ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এমপি ফোর ভাই কি একটা গাড়িতে আছে আসছো না ও ভাই পুরো পুরো রেড ডট একটা উঠে উপরে একটা উঠে আছে তো বাই রে বলে আসলে গানটার পুরো নামটা তো মানে ঠিকভাবে দেখি না আর আমি ইউজ করি না বেশিরভাগ কারণ বডি বেশি মানে এখন দেখি যে র্যাঙ্কে সবাই প্রায় বডি মারার জন্য গানটা আমি ইউজ করি না আমি হেড মারার গানটা ইউজ করি কারণ সেখানে অনেক কিছু গান দিয়ে খেলি অ্যান্ড এভাবে মানে র্যাঙ্ক ওয়ান টপ যায় খেলা হয় না ও ভাই সব কারণ দুটাই আছে দুটা কিন্তু একসাথে আছে এমপি ফাইভ আর ইউএমপি নিয়ে আমাকে একটা ভয়ানক মার দিয়েছে ও ও তো অলরেডি কিন্তু আমি দুটা নক সরি দুটার ভিতরে একটা মেরে দিয়েছে অ্যান্ড একটাই আছে শুধু তো চল এটারও ওয়ানটা মারতে ভাই আরে ভাই কি দুটা গুলির হেড লাগে সি তো হেলমেট ফাটাই গেছে তো চলো এখানে ভাই যে মারে দিলে শেষ ম্যাক্স সেভেন দেওয়া কি ভাই আমাদের ম্যাচ শেষ হলো তো সবাই ভালো থাকুন খুদা হাফেজ